স্বাধীনতা টিভি চেতনায় স্বাধীনতা বিসমিল্লাহি রহমানি রহিম স্বাধীনতা টিভির পক্ষ থেকে আমি সাদিকুজ্জামান সাদ আজকে দৃশ্যপট তিতাসের দুর্নীতি তুলে ধরব আপনাদের সামনে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন হতে তিতাস গ্যাসের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন অর্জন করেছে এই সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকে অনেক অভিযোগ হওয়ার পরও কোনো প্রতিকার হয়নি বিদ্যুৎ ও তিতাস গ্যাস এবং জ্বালানি খনিজ ও ওয়াসা কর্মকর্তা কর্মচারীরা কি সরকারের ঊর্ধ্বে নাকি এই সকল কর্মকর্তা খনিজ সম্পদ মন্ত্রীর ঊর্ধ্বে তাই যদি হয় খনিজ সম্পদ মন্ত্রী তিতাসের ক্ষমতায় কেন বসে আছেন সাধারণ জনগণ কত বিপদে পড়ে তা দেখার জন্য তিতাস গ্যাসের গ্রাহকের বর্তমানে প্রায় এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকার অধিক বকেয়া পড়ে আছে দেশের অর্থনীতি দুর্বল ও পঙ্গু হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান চালাতে দক্ষ মন্ত্রীর প্রয়োজন নয় কি বকেয়া আদায় করার জন্য যদি মন্ত্রীর কৌশল অদক্ষ ও অক্ষম হয় তাহলে দেশের চালিকা শক্তি পাকিস্তানের মতো হয়ে দাঁড়াবে অন্যদিকে সাধারণ খাটো তিতাস গ্যাসের গ্রাহক হয়রানির শিকার হচ্ছেন বাসা বাড়ির গ্রাহকদের বকেয়া পরিশোধের কোনো নোটিশ না দিয়েই গ্রাহকের দুপুরের খাবার তৈরির সময় অভিযান চালিয়ে গ্যাসের রাইজার খুলে নেয় বাড়িওয়ালারা বিপাকে পড়ে অভিযান কর্মকর্তা নিকট ধর্না দিলে বিল পরিশোধ না করলেও তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ বাবদ অভিযান কর্মকর্তাদের ঘুষ দিলে সংযোগ দিয়ে দেয় কিন্তু গ্যাস কর্মকর্তা কর্মচারীরা গ্রাহককে সামান্য সময় নোটিশ দিয়ে অভিযান চালিয়ে মাসে মাসে বকেয়া টাকা আদায়ের পদক্ষেপও নিতে পারেন ও এইভাবে বাসা বাড়ির গ্রাহকের হয়রানি না করে সত্তর থেকে আশি হাজার টাকা বিলের জন্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ঘুষ না নিয়ে বকেয়া বিলের টাকা কেটে নিতে পারেন অভিযান চলাকালে গ্রাহকের হয়রানি করছেন ঘুষ আদান প্রদান করছেন তারা গ্যাস বিল পরিশোধের কোনো উন্নতি ঘটছে না তবে আমরা জানতে পারি জ্বালানি মন্ত্রী বলেছেন এই সব সেক্টরগুলো দুর্নীতির আঁকড়া বা দুর্নীতির ডিপো মন্তব্য করেন তিনি আপনাকে তো বের করবো যতগুলো আছে সবগুলো রিসিভ করবো দুর্নীতির আখড়া হয়ে রয়েছে এর আগেও আমরা বেশ কিছু কর্মকর্তাদেরকে ছাঁটাই করেছি আকরা বা দুর্নীতির ডিপো হয়তো জ্বালানি মন্ত্রী জেনেও সেক্টরগুলো সামাল দিতে পারছেন না সাতাশে ফেব্রুয়ারি হাজারিবাগ এলাকা হতে বিভিন্ন আবাসিক বাড়ির গ্যাসের রাইজার খুলে নেওয়া হয় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অনেকেই রাইজার ফেরত নিয়েছেন এই সমস্ত দুর্নীতি মন্ত্রী মহোদয় আজ করতে পারে না মহিউদ্দিন ডাক্তার ও অন্যান্য বাড়ি সহ আটান্ন বাই এক মনেশ্বর রোডে বীর মুক্তিযোদ্ধা জনাব ইসমাইল হোসেন ভুইয়ার বাড়িতে এক রাইজারে একুশটি চুলা জানুয়ারি তেইশ তারিখ পর্যন্ত পরিশোধ ছিল অন্য রাইজারে পাঁচটি চুলার বই হারিয়ে যাওয়াতে কত বিল বাকি ছিল তা জানার অপেক্ষায় ছিলেন তিনি কিন্তু উক্ত তারিখে দুইটি রাইজার খুলে নিলে ভাড়াটিয়ারা বিপদগ্রস্ত হয় এই অবস্থা দেখে মুক্তিযোদ্ধা জনাব ইসমাইল হোসেন ভুইয়া হৃদরোগী হওয়া সত্ত্বেও অফিসারদের সমস্ত বিল পরিশোধের অঙ্গীকার করেন অফিসাররা বিলের তোয়াক্কা না করে তিরিশ হাজার টাকা ঘুষের বিনিময়ে রাইজার ফেরত দিয়ে দেন পরে বিল পরিশোধ করতে পারবেন বলে জানান দেশ উন্নত হলেও এই ধরনের দুর্নীতিবাজদের জন্য সাধারণ জনগণ অস্বস্তিকর অবস্থায় রয়েছে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরেও এই সকল সেক্টরগুলোর দুর্নীতি দমন করতে পারছেন না দুর্নীতিবাজরা যেন দস্যু বনহুর যুগকেও হার মানিয়েছে